হ্যালো গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন তো সিপি মার্কেটিং ভিডিওর ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা কাস্টম ডোমেইন অ্যাড করবেন গুগল সাইট ডট কমে কীভাবে আপনারা কাস্টম ডোমেইন অ্যাড করবেন আচ্ছা কেন কাস্টম ডোমেইন অ্যাড করবেন সেটা বিষয়ে একটু বলি আচ্ছা কাস্টম ডোমেইন আমরা এই কারণে অ্যাড করব কারণ আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে আমরা যে গ্রুপগুলোতে মার্কেটিং করি ফেসবুক গ্রুপগুলোতে অধিকাংশ CPA marketer site dot Google দিয়ে মার্কেটিং করতেছে এবং সেখানে ট্রাফিকগুলো site dot Google dot com site dot Google dot com এই লিঙ্কগুলো দেখতে দেখতে একেবারে বোর হয়ে গেছে তারা আর এই লিঙ্কে ঢুকতেই চায় না আর আমরা যদি সেই লিঙ্কগুলোই দিয়েই মার্কেটিং করি তাহলে আমাদের কোনো ক্লিক আসবে না প্লাস লিডও আসবে না তাহলে এই যে সমস্যাটা তৈরি হয়েছে এটা হচ্ছে এই কারণে যে মার্কেটটা দিয়ে একেবারে ভরে গেছে বুঝতে পারছেন যার কারণে আপনাদেরকে একটু ডিফারেন্স ভাবে কাজ করতে হবে কিভাবে কাজ করা যায় সেটা হচ্ছে আপনারা গুগল সাইট ডট কমে কাস্টম ডোমেন অ্যাড করবেন কাস্টম ডোমেন অ্যাড করে মার্কেটিং করলে অবশ্যই আপনাদের লিড আসবে এবং ক্লিক আসবে তো চলুন আমরা শুরু করে দিই আর হচ্ছে আপনারা যা আপনারা যারা দেখছেন ইউটিউবে বা ফেসবুক পেজে আমার এই ভিডিওটা ডেইলি ইনকাম বিডি লিখে ইউটিউবে সার্চ করবেন করে হচ্ছে আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নেক্সট যে ভিডিওগুলো আসতেছে সেই ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায় আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য যাতে আপনারা এখান থেকেই সিপি মার্কেটিংটা শিখতে পারেন শিখে আপনারা টাকিটুকি ইনকাম করতে পারেন আমি সেই চেষ্টাটাই করে যাব তো আপনারা আমাকে সময় দিয়ে অবশ্যই সহযোগিতা করবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিও আমি খুব হেল্পফুল করার চেষ্টা করেছি আপনার ভিডিওগুলো দেখবেন দেখার পরে লাইক করে দিবেন একটা কমেন্ট করে দিবেন অবশ্যই পজিটিভ কমেন্ট করে দিবেন যে ভালো হয়েছে গুড ভিডিও নাইস ভিডিও এরকম পজিটিভ কমেন্ট করে দিবেন হ্যাঁ তাহলে হচ্ছে কি আমার এই ভিডিওগুলো র্যাঙ্ক হবে আর র্যাঙ্ক হলে হচ্ছে আপনার মতো আরও অনেক ভাই যারা আছে যারা হচ্ছে ইউটিউব থেকে সিপিএম মার্কেটিংটা শিখতে চায় তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে তাহলে তাদেরও উপকার হচ্ছে আপনাকে আপনারও উপকার হলো হ্যাঁ এর এরকম আমরা একটা বন্ডিং তৈরি করব যাতে আমরা ইউটিউব চ্যানেল থেকেই সিপি মার্কেটিংয়ের নলেজটা নিতে পারি তো আজকে আর বেশি কথা বলছি না এখন আমরা সরাসরি কাজে চলে যাব কিভাবে একটা কাস্টম ডোমেইন অ্যাড করবেন তো কাস্টম ডোমেইন অ্যাড করার জন্য আপনাকে অবশ্যই একটা ডোমেইন পারচেস করতে হবে সেই ডোমেইনটা কোথায় থেকে পারচেস করবেন ডোমেইন পারচেস করার জন্য অবশ্যই নেম চিপটাকে বেছে নেবেন নেম চিপ মানে কি চিপ মানে কি চিপ মানে সস্তা তো আপনারা যে কোনো নাম নেম চিপ যে কোনো নাম সস্তায় কিনতে পারবেন সেটা সেটা হচ্ছে নেম চিপ ডট কম থেকে ওকে তো আমি আগে থেকেই একটা ডোমেন পারচেস করে রেখেছি আপনাদেরকে ডোমেন পারচেস করাটা আমরা আমি আরেক দিন অন্য এক ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে ডোমেন পারচেস করতে হয় তো আজকে আমরা হচ্ছে একটা নতুন ফ্রেশ ব্রাউজার নেই সেই ফ্রেশ ব্রাউজারটাতে হচ্ছে সাইট ডট গুগলে আমরা কাস্টম ডোমেন অ্যাড করব তো আমি হচ্ছে একটা ফ্রেশ ব্রাউজার নিয়ে নিই ফ্রেশ ব্রাউজার ফ্রেশ ব্রাউজার আচ্ছা আমি এটা নিই হ্যাঁ এই ব্রাউজারটা নিলাম এই ব্রাউজারটাতে আমরা এখানে লিখব সরি আমার একটা নিউ ট্যাব ওপেন হয়েছিল আচ্ছা আমি আগের ট্যাবে ফিরে গেলাম গিয়ে এখানে লিখবো site dot Google dot com ঠিক আছে আচ্ছা site dot Google dot com লেখার পরে এরকম একটা ইয়ে চলে আসবে আচ্ছা আমি এর আগে দেখিয়েছি যে কিভাবে আপনারা হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন ঠিক আছে তো এখানে এসে এই যে আমার একটা ল্যান্ডিং পেজ তৈরি করা আছে এই ল্যান্ডিং পেজটাতে গেলাম আচ্ছা এই ল্যান্ডিং পেজটাতে আমরা যদি দেখি লিঙ্কটা কিভাবে দেখায় এই ল্যান্ডিং পেজটা লিঙ্ক কিভাবে দেখায় আমরা যদি দেখি তাহলে আমাদের এখানে ক্লিক করতে হবে আচ্ছা এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো আমাদের লিঙ্কটা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ site dot Google dot com তা এরকম করে হচ্ছে আমরা সবাই কি করি এই লিঙ্কটা নিয়েই হচ্ছে মার্কেটিং করা শুরু করি আর এই লিঙ্কটা দেখে ইউএসএ ট্রাফিকরা একেবারে বোর হয়ে গেছে বুঝতে পারছেন তারা আর এই লিঙ্কে ক্লিক করে ঢুকতে চায় না অর্থাৎ এই লিঙ্কে আর কিছু পাওয়া যায় না তারা ঢুকে ঢুকে একেবারে বিরক্ত হয়ে গেছে বুঝতে পারছেন তারা এই লিঙ্কে আর ক্লিকও করতে চায় না এর ভিতরে ঢুকতেও চায় না লিড তো আসা দূরের কথা ক্লিকই আসবে না আপনার এই সমস্ত লিঙ্ক দিয়ে যদি মার্কেটিং করেন আপনাদের অবশ্যই একটু প্রফেশনালিভাবে করতে হবে প্রফেশনালি বলতে আমি বোঝাচ্ছি যে আপনাদের একটা কাস্টম ডোমেইন অ্যাড করতে হবে ঠিক আছে তো কাস্টম ডোমেইনটা আপনারা কিভাবে অ্যাড করবেন সেই প্রসেসটাই হচ্ছে আমি আজকে আপনাদের দেখাবো তো চলুন আমরা শুরু করে দেই তো এখানে আসার পরে এই যে সেটিং দেখতে পাচ্ছেন সেটিং সেটিং থেকে আপনাদের আসতে হবে এই যে কাস্টম ডোমিন হ্যাঁ এই যে কাস্টম ডোমিনে আসবেন কাস্টম ডোমিনে এসে স্টার্ট সেট আপ হ্যাঁ আচ্ছা তার আগে আমরা এখানে আরেকটা কাজ করে নিই এটা আমাদের দ্বিতীয় ধাপ আমরা প্রথম ধাপের কাজটা সেরে নিই প্রথম ধাপের কাজ হচ্ছে এখানে আপনাদের লিখতে হবে গুগল সার্চ কন্ট্রোল হ্যাঁ Google search control Google search control আচ্ছা এন্টার দিয়ে দিলাম গুগল সার্চ কন্ট্রোল আমাকে নিয়ে যাবে তো আমি গুগল সার্চ কনসোলে গেলাম গুগল সার্চ কনসোলে এসে স্টার্ট নাও করব আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন আমি খুব ধীরভাবে ভিডিওটা রেকর্ড করতেছি এবং আপনাদের বোঝানোর সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কি এক্সাম্পল ডট কম অর্থাৎ আপনাকে এখানে ডোমেনটা দিতে হবে তো আমার ডোমেনটার নাম হচ্ছে O W B R S S dot X Y Z okay তো আমি এখানে কন্টিনিউ করব দেখি কি দেখায় এখানে কন্টিনিউ করার পরে ও আমাকে হচ্ছে একটা দিয়ে দিয়েছে টিএক্সটি রেকর্ড ফাইল দিয়েছে হুম এই টিএক্সটি রেকর্ড ফাইলটা আমাকে হচ্ছে আমার যেখান থেকে ডোমেনটা কিনেছি সেখানে অ্যাড করে দিতে হবে তো আমি কোথা থেকে ডোমেন কিনেছি আমি নেনচিপ থেকে ডোমেন কিনেছি তো আমার সেখানে টিএক্সটি রেকর্ড ফাইলটা এটা আমাকে জমা করতে হবে ঠিক আছে তো আমি এখানে এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে হচ্ছে আমি আমার এই ব্রাউজারে যাই এই ব্রাউজারে গিয়ে হচ্ছে আমি আমার নেমশিপটাকে ইয়ে করে নেই লগ করে নেই লগ করার পরে হচ্ছে আমি আমার ডোমেনগুলো দেখতে পাবো তো এখানে আমি সাইন ইন করে নেই সাইন ইন করে নেই আচ্ছা করে নিলাম এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিই আচ্ছা আমি সাইন ইন করলাম আমার হচ্ছে ইয়েতে চলে গেল নেমচিপ অ্যাকাউন্টে চলে গেল এখানে এসে আমি হচ্ছে ড্যাশবোর্ড থেকে ডোমেন লিস্টে যাব হ্যাঁ তিন নম্বর ধাপে আমি আপনাদের দেখাবো হ্যাঁ আমি দেখি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা ডোমেন কিনবেন নেমচিপ থেকে আর আপনাদের যদি কারো ডোমেন লাগে সেক্ষেত্রে আমাকে বলতে পারেন ভিডিও কমেন্টে বলবেন যে ভাই আমার ডোমেন কেন লাগবে তাহলে হচ্ছে আমি আপনাদেরকে ডোমে কিনে দিতে পারবো ঠিক আছে আমার হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড আছে আমি সেখান থেকেই হচ্ছে আপনাদের ডোমেটা কিনে দিতে পারবো আচ্ছা এখানে এসে এই যে আমার একটা ডোমেন এখানে আছে আচ্ছা আমাকে এই ডোমেনটা এইটাতে আমি অ্যাড করব হ্যাঁ overseas dot X Y Z ঠিক আছে এই ডোমেনটাতে আমি ম্যানেজ করব ম্যানেজ করব মানে কাস্টমাইজেশন করব তো আমি ম্যানেজে গেলাম ম্যানেজে যাওয়ার পরে এটা আমার domain name overseas dot X Y Z এখান থেকে আমাদের আমাদের আসতে হবে অ্যাডভান্স ডিএনএসে হ্যাঁ অ্যাডভান্স ডিএনএসে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন না প্লাস আইকনটা অ্যাড নিউ রেকর্ড এই অ্যাড নিউ রেকর্ডে আপনাদের ক্লিক করতে হবে আমি কিছু আগে করেছি তো যাক ওগুলো থাক আমি নতুন করে আপনাদের দেখাই কি করতে হবে তো অ্যাড নিউ রেকর্ড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাদের করতে হবে এই যে টিএক্সটি রেকর্ড হ্যাঁ টিএক্সটি রেকর্ডটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এখানে আপনি আর কি করবেন এখানে অ্যাট দ্য রেট অফ দিয়ে দেবেন ঠিক আছে এই যে অ্যাট দ্য রেট শিফট চাপ দিয়ে যে টু নাম্বার বাটনটা এখানে দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে আমরা যে ওখানে কপি করে নিয়ে আসছি না এই যে এই ব্রাউজার থেকে এই যে কপি আবার কপি করলাম কপি করার পরে এই যে এখানে আসলাম আসার পরে যে ভ্যালু আছে না এই ভ্যালুতে আমরা হচ্ছে এটা পেস্ট করে দেব তো পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে আমাদের এখানে আর কার কোনো কাজ নেই জাস্ট আমাদের সেভ করে দিতে হবে ঠিক আছে তো আমি এখানে সেভ করে দিই আমার এটা হয়তো সেভ হয়ে গেছে কিন্তু এখন আমি ওনারশিপটা ভেরিফাই করতে হবে সেই জন্য এখানে আসতে হবে এখানে এসে আমাকে এখানে এই যে ভেরিফাইটা আছে না ভেরিফাইটি করে নিতে হবে দেখি আপনাদের হ্যাঁ, খুব সহজে হয়তো দেবে না ওনারশিপ ভেরিফিকেশন টাইপ ফেল করে দেবে বারবার সেক্ষেত্রে আপনাদেরকে দুই চার পাঁচ মিনিট করে ওয়েট করে করে আপনাদের এইটা করতে হবে হ্যাঁ এক সময় দিয়ে দেবে এভাবে ভেরিফাই বাটনে ক্লিক করতে করতে একসময় আপনার ওনারশিপ ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তো হচ্ছে আমি ভিডিওটা এখন পজ করে নেই ওনারশিপ ভেরিফাইটা হয়ে গেলে তারপর আমি আবার ফিরে আসছি হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন যে সে ভেরিফাইড ঠিক আছে তো এখন আমরা কি করব এটা আমরা যে আমি বেশ কয়েকবার ট্রাই করছি দুই থেকে তিনবার ভিডিওটা পজ করার পর তো আমার এখানে সে ভেরিফাইড হয়ে গেছে এখন আমরা জাস্ট এখানে ডানে ক্লিক করে দেবো তাহলে হচ্ছে আমাদের এখানে কাজ শেষ এখন আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এটা তো আমাদের হয়ে গেল হুম আমরা এটা নেম চিপে ইয়ে করে নিলাম অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার পরে এখন আমাদের স্টার্ট সেট হ্যাঁ স্টার্ট সেট ক্লিক করতে হবে স্টার্ট সেট ক্লিক করার পর এখানে আমাদের ডোমেন নামটা দিতে হবে তো ডোমেন নামটা আমি এখানে লিখে দেই যেটা আমরা এখানে ওনারশিপ ভেরিফাইড করে নিলাম আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে চেকমার্ক চলে আসছে এখন কেন চেকমার্ক আসলো ওই যে আমি ওনারশিপটা ভেরিফাই করলাম এই ডোমেনটা হ্যাঁ এই ডোমেনটা যে আমি ওনারশিপ ভেরিফাই করে নিলাম না হ্যাঁ তার কারণেই হচ্ছে আমার এটা চেকমার্ক দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে নেক্সট স্টেপে যাই নেক্সট স্টেপে আসার পরে হচ্ছে এখানে বলছে your domain is already connected to the different site uh, if you set uh, up uh, to go to this site uh, disconnected from existing site okay তো আমি নেক্সট করে গেলাম আচ্ছা নেক্সট করে যাওয়ার পরে <clears throat> আমাকে এখানে বলছে এখন আপনাকে সিনেম রেকর্ড করতে হবে সিনেম রেকর্ড করার জন্য আমাকে এই যে ভ্যালুটা আছে না এই ভ্যালুটার দরকার আছে হ্যাঁ এই ভ্যালুটা আমি হচ্ছে কপি করে নেব এবং এটা কোথায় ইয়ে করবো আমার যে সিনেম ইয়েটা আছে নেম চিপে যে সিনেম রেকর্ড আছে সেখানে গিয়ে আমাকে এটা ভ্যালুতে অ্যাড করে দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে under CNAME value or alias enter W W W এটা দিতে হবে এবং ইন সিনেম ডেস্টিনেশন এন্টার এটা দিতে হবে লিঙ্কটা ঠিক আছে include period at the end okay তো আমরা এখন কোথায় যাব আবার নেমসি বেকান্টে যাব নেমসি বেকান্টে এসে অ্যাট নিউ রেকর্ডে যাব অ্যাট নিউ রেকর্ডে এসে আমাকে আমাকে এবার এর আগে আমরা অ্যাড করেছি টিএক্সি রেকর্ড আর এবার আমরা অ্যাড করব হচ্ছে সিনেমা রেকর্ড ওকে তো দিলাম এখন এই যে হোস্ট দেখতে পাচ্ছেন না এই হোস্টে আমরা এখন কি দেব হ্যাঁ এই হোস্টে দেব আমরা হচ্ছে ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ঠিক আছে কেন ডব্লিউ ডব্লিউ দিলাম সেটা দেখাই এই যে দেখেন আমাকে এখানে বলছে under CNAME value or I center W W W তো ঠিক আছে আমরা ডব্লু ডব্লু দিয়েছি এবার আমরা এই ভ্যালুটা এখানে পেস্ট করব তো দিলাম তারপরে টার্গেটে আমরা দিয়ে দিলাম এটা হুম দেওয়ার পরে হচ্ছে আমরা এটা সেভ চেঞ্জেস করে নেব তো দেওয়ার পরে আমরা এখন আমাদের এটাতে ডান দিই আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডোমেনটা কি এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এই যে কাস্টম ডোমেন কানেক্টেড ডোমেন আমাদের এই ডোমেনটা হচ্ছে আমাদের কানেক্টেড হয়ে গেছে এখন কি হবে এখন যদি আমরা এটা লিঙ্কটা নেই এই যে লিঙ্কটা নিচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন এর আগে কি আসছিল এখানে এখানে আসছিল site dot Google dot com আর এখন কি আসতেছে এখন আমাদের আসতেছে ডোমেনটার নাম এই যে ডোমেনটা হুম এই ডোমেনটার লিঙ্কটা আমরা এখন কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমরা কি করব মার্কেটিং করব যদি আমরা এই ডোমেন এটা নিয়ে মার্কেটিং করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের অন্যদের থেকে আমাদের লিঙ্কটা সম্পূর্ণ আলাদাভাবে শো করবে এবং এই লিঙ্কে ক্লিক করার ক্লিক করার শতভাগ চান্স আছে তো আপনারা হয়তো বুঝতে পারছেন ভিডিওটা হয়তো অনেক লং হয়ে যাচ্ছে আমি আজ আর ভিডিওটা বেশি একটা লং করব না আপনারা হয়তো আমার এই ভিডিওটার বুঝতে পেরেছেন যে আসলে আমার মেইন টপিকটা কি আমি কি করতে চাচ্ছি এবং কেন বা আমরা করব সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি যে আমরা কেন কাস্টম ডোমেন নিয়ে কাজ করব কাস্টম ডোমেনটা নিয়ে আমরা এই কারণেই কাজ করব যে ট্রাফিকরা সাইট ডট গুগল ডট কমে যেতে চাচ্ছে না সেক্ষেত্রে আমাদেরকে এইভাবে কাস্টম ডোমেন নাম সিলেক্ট করে নেমচিপ থেকে বাই করে তারপরে আমাদেরকে অ্যাড করে নিতে হবে সাইট ডট গুগল ডট কমে তাহলে হচ্ছে আমরা এই লিঙ্কটা যখন এইভাবে লিঙ্কে ক্লিক করব এই আমাদের কাস্টম ডোমেনে যে লিঙ্কটা এই লিঙ্কটা নিয়ে আমরা মার্কেটিং করতে পারবো এবং ট্রাফিকরা খুব সহজে এই লিঙ্কের মধ্যে যাবে গিয়ে আমাদের ক্লিক আসবে আমাদের লেট আসবে তো ঠিক আছে আপনারা বুঝতে পেরেছেন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন তো ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকুন এবং আমি আমার নেক্সট ভিডিওটা কিভাবে আপনারা নির্জীব থেকে ডোমেন বাই করবেন সেটা দেখাবো আপনার নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো ধন্যবাদ সকলকে